no, no, no, no. তো guys welcome to my mighty official YouTube চ্যানেলের একটি নতুন ভিডিও তো তোমার জানতে স্বাগতম কেমন আছো তোমরা আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো অ্যান্ড তোমাদের ধোয়া এবং ভালোবাসা আমি অনেক অনেক ভালো আছি গাইস আজকে আমরা করতে চলেছি অনেক বড় একটা জার্নি মানে অনেক দূরে মানে আমাদের গ্রাম থেকে আর কি একটু শহর অঞ্চলে মানে ঘুরতে বেরিয়েছিলাম ওইটার ব্লগ ভিডিও গাইস ভিডিওটা সম্পূর্ণ দেখবা আর টেনে টেনে কেউ দেখবা না তাহলে অনেক মজার মজার জিনিস আছে মাঝখানে ওগুলা মিস করে যাবা তো প্লিজ সম্পূর্ণ ভিডিওটা দেখবা তাহলে অনেক অনেক মজার জিনিস আছে আমি গ্যারান্টি দিতে পারি তোমার অবশ্যই একটু হলেও মজা লাগবে кто кто не увидит, больно, доска покрасиво, আজান দিয়া আছে বেটা তোকে ভাল লাগে আজান শুনবা ভাল লাগে আজান শুনবা আমি বাল হর লাগা তাহলে তোমার তোমার এমনি ওটা নষ্ট ঠিক হইতে আসতেছে আরে বাল আমার সাইড দিবে মানে বাঁ দিকে ডান দিকে কইতে না কইলে বুঝলেন বালটা এই এরম এই এরম হবো সামনে দাই যাই তো পিছে থা পিছে গেরম হর আমরা সাত মিনিট ধরে শুরু করছি মানে এই ভিডিও তুই ডাউনলোড করে রাখবে আমার দিয়েছেন নাই বালটা বালটা দু মাঝে আমার ওই যে এটা টোয়ানো লাগবো এ, সর সর সর সর সর কেমনে পড়ছে রে গরু যাবার দেওয়া না তাহলে না <laughs> no, no, no, no. <laughs> Я пленник খারো খারো মুসুর আইতাছি এ মুসুরা খারইছি আ উঠ বড়া আমি এন্ড ফ্যান লই দে ভাই তুই যা এ ভাই যা তুই এন্ড ফ্যান এন্ড তুই আর মালটা ভিড় হইতো না আমি ভিড় হতো যা উঠ উঠ গাড়ি নাই বেড়া ব্যারেক দৌড় লাগে তো আমি ব্যারেক দৌড়ি না এই ডর হরে মনের মধ্যে হ্যাঁ ব্যারেক দিয়ে দৌড় লাগে হ্যাঁ বুঝ আরে ব্যান গাড়ি তো ব্যারেক করতো না ব্যান গাড়ি তো মানে অটোমেটিক শক্তি চলো আমরা তো নিজে просила, мимо шумит Теперь на не рвалась, просила мне становись Под этим годом не красиво, тем, кто не увидел Невольно тебя покрасиво закручивалась уже Мы намеренно видим себя, как дети пути Брали, что хотим, брали, что хотим И скорее я не сколько в этом мире один Потому что пошла и сегодня пробудила Thank you. kande. Ada bahal dah. Ada wanita teriak. Bahal dan galam kata teriak. Hey, man. আরে বেটা এই রাস্তা তো বেটা পুরাটাই সুন্দর বেটা তাড়াতাড়ি হাঁটাই না খার হয় না ব্যারেক কর ব্যারেক কর আর ব্যারেক করা গেলাম না তোরা হেবি তো ঘুরে আগা হেবি তো ঘুরে আগা ಬರ್ತಾರೆ ಇಟ್ಟು ತತ್ತರೆ ಇಟ್ಟು ಇದು ಹಾಸ್ಕೋರ್ಸೆ ಬಾಳ್ದ ಬಾದ ಮ್ಯಾಗ ಹೋಗೋದು ಹೆಬರ್ದೆ ಬೇಕಮ್ಮನೆ ಪಾಲ್ ಹೋಯ್ತೆ ಪಾಲ್ ಸೇಮ್ ಸೇಮ್ ದೇ ಅದರ पूरे तीन मिनट हो तीन मिनट তো দশ মিনিটের ভিডিও বানা লাগবই এই যে বাল টান না যাও তুমি সেম আগে На чем ночами коптит Разрушив опять стоя мосты ঘুরে পারবো ঘুরে পারবো খোদাই তুই আস আমি আসি Barhatan, orang dia lewat dore dia. Udah kisah lagi nasi ni. Alah, kisah kemana? Вон за эту, вон на болоте, вон. Проведу с тобой ночь. তুমি বল not coming in here. I'm not coming in से भी है গাইজ এই ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন লোক কমেন্ট করে জানিয়ে বা আরও লম্বা পথ আছে কিন্তু সামনে হচ্ছে গিয়ে মানে ইটের রাস্তা ওটা থেনায় মানে ঝাঁকুনিতে ভিডিও আর হবে না এমনিতে দেখতে পাচ্ছি ভিডিও কোয়ালিটিটা সেরকম হয় নাই কারণ আমার মোবাইলটা তো একটা ভালো না তো গাইজ এই ছিল আজকে ভিডিও ভিডিওটা কেমন লোক কমেন্ট করে জানিয়ে দিও